হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আকাশ আর আপনারা দেখছেন আবাক্কার media helping to YouTube channel এখানে প্রতিদিন ওয়াজ এবং গজল ছাড়া ভিডিওটি উপভোগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাজিয়ে দিন ও নজরে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা বোনেরা আল্লাহ নবী দিন দুনিয়ার নবী জনাবে মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিয়ে ও সাহাবারা আমি নবী জানিয়ে দিয়ে গেলাম এমন একটা দিন আসবে তাম পৃথিবীর জমিনে মসজিদ হবে ঘন ঘন মসজিদের মিনারগুলো হবে অত্যন্ত অত্যন্ত কারুকার্যময় বড় বড় এমারাত তৈরি করা হবে আমি নবী জানিয়ে দিয়ে গেলাম এই উম্মাতের কানে কানে মসজিদের মিনার থেকে আজানের ধবনি পৌঁছে যাবে অথচ আমার উম্মাত উম্মাতিরা আজানের জব দেয়ার তাদের সময় থাকবে না আমি নবী জানিয়ে দিলাম আমার উম্মাতেরা মসজিদ ঘন ঘন বানাবে অথচ আজানের জবাব তারা দেবে দেবে না আজকে যারা এসেছি সত্যি কথা বলেন আজান শুনতে পাই তোমরা আজান শুনে জবাব দেন আলে বোলামা যারা আছে সব ডেকে নিয়ে আসে ওয়াজ করছি একটা ভুল ধরবে যে কটা কথা বলবো শিখে চলে যাবো এখান থেকে ঠিক না ভুল আমরা মাওলানার আওয়াজ করেছি হুজুরের আওয়াজ করেছি সালাম দেয়া হলো সুন্নাত জবাব দেয়া হলো ওয়াজিব সালাম দেয়া সুন্নত জবাব দেয়া ওয়াজিব আল্লাহ নবী পাঁচ জবারে জানিয়ে দিয়ে গেলেন ও আমার উম্মাত উম্মাতিরা ওই যে আজানটা তোমার কানে এসে পৌঁছায় ওটা পৃথিবীর কোনো মজ্জিন তোমায় ডাকে না আমি রসুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম মজ্জেনের জবান দিয়ে স্বয়ং আমার আল্লাহ তোমাদের ডাকে জোরে বলে আজান শুনে আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে আজান শুনে আজানের জব দেয়া হলো শোনা হয়নি এতদিন এতদিন অশুনে ছিলেন সালামের জবাব দেওয়া ওয়াজিব আর একটা ওয়াজিব কে শেখাবে পাঁচ অক্ত আজান শুনে নারী পুরুষ উভয়ের জন্য জবাব দেয়া হলো ওয়াজিব একবার সোহান আল্লাহ বললে জমিন থেকে আসমান পর্যন্ত নেকি দিয়ে দেয় আল্লাহ নেকির ওয়াজ হয়েছে কথা বুঝতে পারেন এতদিন নেকির ওয়াজ হয়েছে গোনাওয়াট করা মানে পাত্র রিপেয়ার করার ওয়াজ হয়নি সেই জন্য আমাদের ঘরের ছেলেরা হাজার হাজার টাকা খরচা করার পরে গোনা এদিকে চলছে এদিকে সব চলছে কথা ঠিক না জোরে বলেন আজকে একটু গোনা আটকানোর ওয়াজ করে যাচ্ছি এগুলো বন্ধ করুন পাঁচ অক্ত পাঁচবার আজান হয় আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন কোন মুসলমান নর নারী আজান শুনে যদি আজান শুনে যদি জবটা না দেয় ওয়াজিব তরক করে ওয়াজিব যে তরক করে তার আমলে হয় হে আমার আমি জানিয়ে দিয়ে গেলাম যে মুসলমানটা পাঁচ অক্ত আজান শুনলো অথচ আজানের নজর দিল না ওর নামায় আমলে একদিনের চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচটি কাবিরা গোনা লেখা হয় এ নজরের যুবকেরা একটা জলসায় কত কি হয়েছে আমরা বলতে পারবো না কিন্তু বছরের শেষে যে তোর গোনার হিসাব কর এক হাজার আটশো কাবিরা গোনার শুধু আজানের জব না দেয়ার কারণে তোর হয়েছে কটা গোনা এক হাজার আটশো কাবিরা গোনা রসুল্লাহ বললেন কাবিরা গোনা মাফির কেন্দ্রবিন্দু হলো চোখের জল চোখের পানি আল্লাহ ততক্ষণ মাফ করেন না কাবিরা গোনা যতক্ষণ না কাঁদবেন একটা কাবিরা গোনার জন্য যদি একবার কাঁদতে হয় এক হাজার আটশো বছর ইনকাম করছেন শুধু আজান শুনে জবাব দেননি এখনো নামাজ কাজা করা কাবিরা গোনা মিথ্যা কথা বলা কাবিরা গোনা চগলখুরি করা কাবিরা গোনা কথা বলছেন হিন্দি গানের সঙ্গে মাথা নাড়ানো কাবিরা গোনা এটা এখনো ধরিনি বুঝতে পারছেন না রসুল্লাহ পাক জবানে জানিয়ে দিয়ে গেলে মসজিদে যখন আজান হয় মজ্জেন যেটা তোমাদের বলে মজ্জেন যেটা বলে তোমরাও সেটা বলো আল্লাহ একবার আল্লাহ একবার তুমিও পড়ো আল্লাহ একবার আল্লাহ একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তুমিও বড় শাহাদু আল্লাহ ইল্লাল্লাহ মজ্জেন বলছে শাহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তুই বড় শাহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মজ্জেন বলছে হাইয়া তুমি বড় লা হাওলা কুওয়াতা মজ্জেন বলছে হাইয়া ফালাহ তুমি আবারও বড় লা হাওলা কুওয়াতা মজ্জেন বলছে সালাতু খায়রুম তুই বড় সদকতা মজ্জেন বলছে আল্লাহ একবার আল্লাহ একবার তুমি আবার পড় আল্লাহ একবার আল্লাহ একবার মজ্জেন বলছে ইলাহা ইল্লাল্লাহ তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার আল্লাহ ওই বান্দার জীবনের গুণা থেকে সত্তরটা গুণা মাফ করে দেয় জোরে বলবেন না কিছু শেখা যাচ্ছে দরকার ছিল বুঝে নেন কাহিনী জীবনে অনেক শুনেছেন মৌতের এক পর্যন্ত শুনুন আমি নিষেধ করব না কিন্তু এমন অজ শুনুন জীবনের পরিবর্তনের জায়গা তৈরি হয় নিজের জীবনে চেতনা শক্তি ফিরে পাওয়া যায় এইগুলো হচ্ছে ওয়াজ মদিনার মসজিদে নবী শরীফের রসুল্লাহ একবার এলান করলেন বাবা সাহাবারা এই নামাজ সব নিজের দিনে নিজের মতো এসে পড়ছি জমাতবদ্ধভাবে নামাজ আদায় করতে হবে ইয়া রসুল্লাহ এর প্রসেস তরিকা বোখারি বাবুল আজানের অধ্যায় হাদিসটি এসেছে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদের একটি নিয়ে মাশওয়ারায় বসলেন কিভাবে আহ্বান করা যায় আজান তখন আসেনি একজন সাহাবী হুজুর উঠে বললেন হুজুর আমরা যদি ঢোল বাজাই ঢোল ঢোল আল্লাহ নবী বললেন তাসাব্বাহুল ইয়াহুদু লা ইয়াজুজু এ তাসাব্বা করা হবে ইহুদিদের জায়েজ নেই কি ইসলাম একবার জোরে বলবেন না এই জোরে হবে না ইসলাম কারুর অনুকরণে আসেনি ইসলাম এমনই একটা ধর্ম নিজস্ব ক্যারেক্টার নিজস্ব চরিত্রের নাম হল ইসলাম একবার জোরে বলে জোরে বলবেন না আমরা সব নিজস্ব চরিত্রের উপরে আছি দেখলে আর কিচ্ছু করার একজন সাহাবা হুজুর উঠে বললেন ইয়া রাসূলুল্লাহ বললাম আমরা যদি সিঙ্গা বাজাই রাসূল বললেন লা ইয়াজুজু হারামা হারাম ফতোয়া দিলেন জায়েজ নেই ওটা হারাম তাসাব্বাহুন নাসারা ও তাসাব্বা করা হবে নাসারাদের একজন সাহাবী হুজুর উঠে বললেন হুজুর তাহলে আমরা এক কাজ করি আমরা যদি ওই ঘন্টা ঘন্টা বাজাই মানুষকে নামাজের জন্য আল্লাহ রসুল বলেন চলবে না এটা অন্য ধর্মের মানুষ ব্যবহার করে একজন সাহাবা হুজুর বললেন হুজুর আমরা শুকনো কাঠ এক জায়গায় জড়ো করে যদি আগুন লাগিয়ে দেয় আগুনের জেল্লা উঠবে ধোয়া বেরোবে মানুষ দেখে বুঝতে পারবে জমাতের সময় হয়ে গেছে আল্লাহ রসুল বললেন চলবে না এর ভেতরে নোকসানিয়াত আছে কি আগুন জ্বলবে কেউ শব্দ পাবে না কেউ বুঝতে পারবে না আমার সাহাবারা ক্ষেত খামার বিবি ছেলেপুলায় ব্যস্ত থাকবে ওই কখন ধোঁয়া উঠবে ওই চিনে আসবে হবে না সিদ্দিকে একবার উঠে দাঁড়ালে শুনছেন সিদ্দিক একবার হাজরাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকরের মনে হয় হুজুর একটা লাঠির আগায় যদি একটা ফ্ল্যাগার্ড পতাকা যদি উত্তোলন করি ওই পতাকা দেখে নামাজ আদায় করতে আসবে আল্লাহ নবী বললেন বাবা আবু বকর তোমার বুদ্ধিটা কম বুদ্ধি নয় ভালো খারাপ খারাপ বুদ্ধি নয় কিন্তু ওর ভিতরে ইসলাম পৃথিবীর জমিনে এমন কিছু আদর্শ দেয় না যার ভিতরে পাওয়া যায় আলাদা ধরতে হবে যেটা ধরেছি আজানটা শেষ করি বাবাজি যে সাবজেক্ট ধরেইছি এইটা আগে বোঝায় রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোলে যান সাহাবী সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই পতাকা তোলার বিষয়ে কি নুকসানিয়াত আছে যদি একটু জানাতে আল্লাহ নবী বললেন বাবা আবু বকর তোমার বুদ্ধিটা অত্যন্ত ভালো বুদ্ধি কিন্তু ওর ভিতরে নুকসানিয়াত আছে কি নুকসানিয়াত শোনো এ শোনার মালিকরা আল্লাহ নবী পৃথিবীর জমিনে কোন ইউনিভার্সিটিতে পড়েনি কোন স্কুলে যায়নি পৃথিবীর জমিনে কোন মাস্টারের সার্টিফিকেট টানার হাতে নাই কিন্তু নবী পৃথিবীর সর্বাধিক বিজ্ঞানী সর্বাধিক জ্ঞানী তাকে কেন বলা হয় আবু বাকার একজন শিক্ষিত রসুল্লাহ বললেন আবু বাকার তোমার ওই যুক্তির ভিতরে ভুল আছে কি ভুল আছে আমার আবু বাকার তুমি কখন পতাকা তুলবে নিঃশব্দে পতাকাটা উঠবে থাকবে আবার সাহাবারা কেউ দেখতে পাবে না কেউ বুঝতে পারবে না ক্ষেত খামারে তারা থাকবে তারা না দেখতে জমাতে তারা নামাজ আদায় করতে পারবে না আবু বাখার বললেন মান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বারহাক আপনি সঠিক বলেছে শিক্ষিত মানুষের ভুল ধরছে তাহলে রসুল কত হাই পাওয়ারের শিক্ষিত মানুষ ছিলেন অনেক গাঁধা গভে তারা বলে নবী নাকি মূর্খ ছিল বলুন সকলে আস্তাক ফিরুল্লাহ পড়ে না না পড়ার ওটা হচ্ছে তার আলামত বাবাজি রসুল ইসলাম বললেন আজকে সভা মুলতুবি করে দেওয়া হবে আজকে আর আলোচনা হবে না মুলতুবি হয়ে গেল আল্লাহ চাইলে আগামী দিন ইনশাল্লাহ আমরা বসে আবার ঠিক করব সব ভাবো সাহবাই কেরামদের বলেছে ভাবতে সব টেনশনে পড়ে আছে আর আমাদের রসুল ভাবতে বলে গেছে আমরা নো টেনশন টু ফুর্তি লিয়াই মদ লিয়াই ঢোল তবলা লিয়াই পয়লা জানুয়ারি ওর বাপের বে জানো পয়লা জানুয়ারি হচ্ছে যেন ওর বাপের বে ধুমধাম বোম ফাটাচ্ছে জলসাতে আসছি ভুস করে উপরে উঠে চলে গেল বিরাট একটা চড়বর চড়বর কি হলো রে ভাই ভাইজান এই বারোটা বেজে গেছে তার মানে উনিশ শেষ কুড়িতে পা দিয়েছে লেওর বাপের বেয়ে আনন্দ যদি করতে হয় আনন্দ যদি করতে হয় মহরম পয়লা মহরম তোর আনন্দ উদযাপন কর এটা হচ্ছে ইসলাম ইসলামের নববর্ষ একবার জোরে বলুন জোরে হবে না আরবি বাংলা তারিখটাই বলতে পারেন বাঙালির ছেলেগুলোকে বলছি আজকে কত বলছি হুজুর ইংরাজিটা বলবো আরে বাংলাটা বল না <laughs> জানি সব ইংরেজ পাকা পাকা ইংরেজ বললেই তো সব কমিটি পেরেশান হয়ে আছে ওদের বিরুদ্ধে আজকে হজ হচ্ছে টেনশনে আছে ওরা খুব মহব্বতে আমার দাওয়াত করেছে কিন্তু জানে না মহব্বতের পেছনে দেশলাই ঢুকবে ওদের ভালোবাসি সেই জন্য বলছি যদি ইচ্ছা থাকতো যে ওদের থেকে মাল মেরেলে চলে যাব এসব কথা তোলার কোনো প্রয়োজন ছিল না কথা ঠিক না ভুল মাস্টার সেই মানুষটাকেই সেই ছেলেটাকেই সেই স্টুডেন্টটাকেই বেশি পেটে যাকে বেশি ভালোবাসে আমি যখন কলেজে কলেজের লাইফে পড়াশুনো করছি তখন আমার কলেজের লাইফে যখন আমি পড়াশোনা করছি আমাদের প্রফেসররা লেকচাররা এসে লেকচার দিতেন লেকচার দিতেন আর পেছন দিক থেকে পুটপুট করে প্রশ্ন করতাম আমি স্যার আমার প্রতি এত খুশি হতেন শাহনাস্তর মতো খচ্চর যদি আর দু চারটে থাকতো ক্লাস করে সার্থক হয়ে যেত ভাইরা আমার নজনের যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিসীরা মা বোনেরা আল্লাহ নবী সভা মুলতবি করে দিলে কিছুদিন চলে গেল আল্লাহ নবী আবার সাবাইকে রামদের নবী আমার এক জায়গায় করে বলতে লাগলে ও বাবা সাহাবারা তোমরা কি কিছু পেয়েছো আল্লাহ নবী সাবি ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমা বর্ণনা করছে আমার আমি রাসূলুল্লাহ কি বলবো উঠে দাঁড়ালাম হুজুর আমি একটি স্বপ্ন দেখেছি হুজুর আমি একটা স্বপ্ন দেখেছি ওই স্বপ্নের কথাটা কি আপনি আমার কাছ থেকে শুনবেন আমি কি ওমর বলবো আল্লাহ নবী বললেন ও বাবা সাবি ওমর আমি রসুল্লাহ রকম একটা গুরুত্বপূর্ণ মজলিসে বৈঠকে বসে আছি তুমি যদি তোমার স্বপ্নের কথা তুমি জানাতে চাও তুমি জানাও আল্লাহ নবীর কথা শুনে ফারুক আজমের মনটা হিতম্বিত হয়ে গেলে রসুল্লাহর এইরকম মূল্য মূল্যবান সময় আমি আমার স্বপ্ন দিয়ে নষ্ট করতে চাই না রসুলের ভালোবাসা বেয়াদুবি হয়ে যাবে আটকে গেলেন কিন্তু হাজরাতে ওমার রাজি আল্লাহ তালন যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্নটাই কিন্তু আল্লাহ কবুল করেছে একবার জোরে বলে রসুলের কোলে যারা সাহাবারা আমার নবীকে সাহাবাই কেনাদের ভিতর থেকে একজন উঠে দাঁড়ালেন হাজরাতে আব্দুল্লের নেজায়েদ উঠে দাঁড়িয়েছে এই শুনছেন বলবো আল্লাহ নবীর কোলে যারা সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়ালে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি জায়েদ গত রাতে একটি খফ দেখেছি স্বপ্ন দেখেছি কি স্বপ্ন দেখেছো বাবা জায়েদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি জায়েদ মদিনার একটি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই আমি স্বপ্নের ভিতরে দেখছি অতিবা সুন্দর চেহারা আর একটি মানুষ হাতে একটা সিঙ্গারি অপর হাতে একটি আমি ফিরে তাকায় আমাকে দেখে সালাম করলে আমি সালামের জবাব দিলাম আমাকে জিজ্ঞাসিত হলে ও রবি পাকের সাহাবি তোমাকে দেখে তো চিন্তিত মনে হয় কি হয়েছে তোমার আমি বললাম আমরা বড় টেনশনে আছি আপনার হাতে যে সিঙ্গাটা আছে আপনি ওই সিঙ্গাটা আমায় দেন ওটাকে আমরা ব্যবহার করে ওটা বাজিয়ে নামাজের জন্য আহ্বান করি ওই লোকটা আমায় বলেছিলেন এটা তোমাদের তোমাদের দেয়া যাবে না এটা অন্য জাতি অন্য কম ব্যবহার করে তোমাদের জন্য এটা জায়েজ হবে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার মনটা খারাপ হয়ে গেল ওই লোকটা আমায় বলতে লাগলে কোনো বিপাকের পাকের যায় যদি তুমি যদি তুমি চাও আমি তোমাকে কয়েকটা সেন্টেন্স শিখিয়ে দিতে পারি কয়েকটা লাফজ তোমাকে আমি শিখিয়ে দিতে পারি এই শব্দগুলো তোমরা বলে নামাজের জন্য আহ্বান করতে পারো আনহু বর্ণনা করে হুজুর ওই ব্যক্তিটা যে শব্দগুলো বলেছিলেন স্বপ্নের ভিতরে মুখস্থ করে নিয়েছি আমি কি আপনাকে শোনাবো আল্লাহ নবী মুসকে হেসে বলেছিলেন ও আমার জায়ের যে স্বপ্নটা দেখেছে ওই স্বপ্নটা আমার জায়ের শুধু একা দেখে না গত রাতে আমার চোদ্দ জন সাহাবি দেখেছে নবীকে জানাচ্ছে একজন আর নবী জানাচ্ছে চোদ্দ জনের একবার জোরে বলে জোরে হবে না এটাই হলো আমাদের নবী আপনি যেটা বলবেন তার থেকে এক কড়া বেশি রসুল্লাহ বলবে একবার জোরে বলবে নবী আমাদের মতো মানুষ গাঁদা ভালো করে ঘি দিয়ে মাথাটা পালিশ করে আয় সব গন্ডগোল সব চুপ হয়ে গেছে একদম টেনশনে পড়ে গেছে বোধ হয় তকবির দেন তো না রাই তকবির এ যা তকবির হচ্ছে মনে হচ্ছে এক্ষুন খেতা বালিশ দিলে ভালো ওর মাথায় পানি দে তকবির দেন নারাই তকবির হচ্ছে না নারাই তকবির এ ভাগ করে করে তকবির দিতে নিলে হবে না এই মাঝখান থেকে পাটিশান আপনার চুপ করে এই দিকটা একবার দেখি আপনারা দেবেন না এই মাঝখান থেকে বাস গেছে লাইট ওই সাইড টেস্ট অফ আপনারা দেন না রাইট আচ্ছা আগের তকবীরের সঙ্গে তকবীরে মিল আছে হ্যাঁ একটু জোরে বলেন না রাইট একবীর আপনারা চুপ করেন এবার ওরা দেখি সব টেস্ট করবো ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই হ্যাঁ আপনারা চুপ করেন একটু কেসে টেসে ঠিক করলেন ওই দিকটা একবার দেখি আপনারা শুরু করেন না রাইট একবীর আগুন তুলে দিল আগুন এই কথা ঠিক জোরে বলেন হ্যাঁ আর একবার তো দেখবেন না রাই হারাতে পারবেন একবার হবে এই চুপ করেন দেখি না রাই থাকবি ধারে আর ঘেসতে পারবি না জুড়ে মারে না রাই থাকবি একসঙ্গে মারে না দেখবে দরুদ ঢালবে এটা নষ্ট করবে না আওয়াজ বড়ি আল্লাহ আওয়াজ কমে যাচ্ছে এই চা ঢালছে তাই নাকি আওয়াজ দিয়ে বড়ি আল্লাহ অনেক ঢালা হয়ে গেছে আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার নবীর মতন গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার নবীর মতন যদি হবে না চিল্লে হবে না আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার নবীর মতন গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার নবীর মতন নবী আমার সবার সেরা নবী আমার সবার সেরা অনন্তকাল বিরতন ঝুরি হবে না সুবান আল্লাহ হবে না সুবান আল্লাহ আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার নবীর মতো আল্লাহ শুনি সবচেয়ে দামি সারাক্ষণ করে ঝলমল হিরে মানিক শুনি সবচেয়ে দামি সারাক্ষণ করে ঝলমল বললে হবে না এমন নবী এই দুনিয়ায় এমন নবী এই দুনিয়ায় আসেনি আসবে না তুলনা তো দূরের কথা ছায়া মেলে না হবে না আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার নবীর মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার নবীর মতো আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আওয়াজ দিয়ে হবে ওয়ালা আলী এরা তের আকাশের তারকাগুলি মিটি মিটি সদাই যায় এরা তের আকাশের তারকাগুলি মিটি মিটি সদাই যায় নারায় তকবীর আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার নবীর মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার নবীর মতো আল্লাহ وعلى آله ও বেদেরা নজনে যুবকেরা আল্লাহ নবী কোলে যারা সাহাবি হাজরাতে ফারুকে আজম নিজের মাথার চুল মুবারকটা টেনে ধরলেন আমি কি করলাম এই স্বপ্ন তো আমি নিজে দেখেছিলাম আমার ভাই জায়েদের আগে যদি আমি নবীকে আমার স্বপ্নের কথা বলতাম আমি অমরের জীবন সার্থক হয়ে যেত আল্লাহ নবী বললে ও বাবা সাবারা মদিনার মসজিদে নবী শরীফে কে মসজিদ মজ্জেল হবে বাবা কে মজ্জেল হবে রসুল্লাহর যার সাবারা পাগল হয়ে গেছে মজ্জেল হবে আহ্বায়ক হবে সকলে হাত উঠিয়েছে আরো জোরে বলুন আর আমাদের মজ্জেনরা বছরের শেষে হুমকি দেয় কমিটিকে পাঁচশো টাকা না বাড়ালে আজান ছোট হবে ঠিক না ভুল পাঁচশো টাকা বাড়িয়েছে আদান শুরু করেছে আর কুকুর ওই সঙ্গে চালাচ্ছে হ্যাঁ মাইকে শুধু এরম করছে আজান দেয়নি বলো এসে হাজির শুধু মদিন সাহেব মাইকে শুধু কুকুর যেখানে যা শুয়েছিল মাথা তুলে গাটা ঝেড় ঠিক করলেছে হ্যাঁ ও চলে এসছে বলো চল বোকারির হাদিসে আছে আজানের সময় কুকুর ডাকবে দুটো অক্তের কথা বর্ণনা আছে দুটো রসুল্লাহ বললেন দু অক্তে যদি কুকুর দেখে আজানের সময় জানবে শয়তানকে দেখতে পাচ্ছে ওরা শয়তানকে দেখতে পেয়ে ডাকে নাম্বার ওয়ান এক তক ফজর বক্তুল ফজর ফজরের অক্তে আর একটা মাগরিবের সময় রসুল্লাহ বললেন এই দুটো ওয়াক্তে যদি কুকুর ডাকে তাহলে জানবেন ওর শয়তানকে দেখতে পাচ্ছে কিন্তু এখন তো পাঁচ অক্তই চালাচ্ছে ঠিক না বুধ হ্যাঁ আপনার এদিকে সব ঠিক আসতো দু একটা কুকুর পায়ে ঘোড়া তার আসতে লেট হচ্ছে বলে সে লাভ মেরে মেরে আসতে কেন খোঁজ নিয়ে দেখা যাচ্ছে যে মজ্জেন সাহেব হয়ে আছে ওর বড় ছেলেটাকে ভেড়ার দরে এক লাখ টাকায় বিক্রি করেছে ও মজ্জেন আল্লাহ করে আপনাদের এই সোলাগেড়িয়া এলাকায় ঠিক আছে এরা বিক্রি টিকির করে মাল আছে সবাই একজন ও আমার সাবারা নিজেদের দিকে একবার তাকিয়ে দেখো সাবা হুজুরা পিছন দিকে তাকিয়ে দেখলেন এক হাত তুলন করে আছে নবীর পাগল ছিল নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহকে সাল্লাহ আলিহি সাল্লাহ লক্ষ্য করে দেখলেন মদিনার মসজিদে নবী শরীফে সবাই আমার সাবারা হাত উঠিয়েছে আমার ওই কালো কালারের কালো রঙের সাবি হাজরাতে বেলাল হাত ওটাই না বেলাল মদিনার মসজিদে নবী শরীফে একটি কোনায় বসে ঝজ্জর ঝজ্জর ঝজ্জর করে কানতে লাগলে আল্লাহ নবী আওয়াজ দিলেন বাবা সাহেব ইসলামী বেলাল তোমার কি মসজিদ মসজিদের মধ্যে হবার ইচ্ছা জাগে না শখ কি তোমার হয় না আল্লাহর নবী করে যেন সাহাবি কালো বেলাল রাসূলুল্লাহ চেহারা মোবারকের দিকে তাকিয়ে জজ্জার করে কাঁদে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বেলাল আমার শখ যায় ইচ্ছা যায় কিন্তু আমার গায়ের রং কালো আমার দেখ করতে ভালো না ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বেলাল আমার জবানটা শুদ্ধ না আমি তোতলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি গোলাম থেকে আজাদ হয়েছি আমি হাফসি দেশের মানুষ ইয়া রাসূলুল্লাহ তাই সাহস হয় না আমি আমার ভাইয়ের সঙ্গে হাত ওটায় তাই হাতটা নিচু করে ঝরঝর করে কামছি আরো জোরে বলুন কতটা আফসোস নবী আমার দিন দুনিয়ার বাদশাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিয়ে বললেন মুচকে ঘেসে আল্লাহর নবী তাবাসসুম তাবাসসুম মুচকি মুচকে ঘেসে সাহাবাই কেরামদের দিকে লক্ষ্য করে বলেছিলেন ও আমার সাহাবারা ও আমার তোমরা হলে ভালো আর আমার বেলাল হলো কালো তোমরা হলে ভালো আর আমার বেলাল হলো কালো কিন্তু আমি নবী দেখতে পাই তোমাদের দিকে তাকালাম আর আমার বেলালের দিকে তাকালাম মজ্জেন খবর দিক থেকে আমার সাহাবাদের থেকে বেলাল আরো ভালো ইসলাম বংশ দেখে না কালার দেখে না ঠিকাপ দেখে না ইসলাম দেখে ভেতরটা আমাদের ইউটিউব চ্যানেল আবু হকার মিডিয়া হেল্পিং আবু হকার মিডিয়া হেল্পিং টু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং ফেসবুক পেজকে নিয়মিত লাইক করবেন কমেন্টস করবেন ও শেয়ার করবেন যাতে আপনারই মতো আপনারই বন্ধুবান্ধব এই প্রফেশনাল ভিডিওর হাত থেকে যাতে বঞ্চিত না হয়